キナハワ সবকিছু আজ সুন্দর তুমি আছো বলে ভুলেছি সব দুঃখ যা ছিল মনের মাঝে সবকিছু আজ সুন্দর